আমরা সকলেই অবগত আছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের ক্ষমতাসীন দলের জনৈক মহিলা মুখপাত্র মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং তার স্ত্রী উম্মাহাতুল মৌমিনীন মুমিনদের মা আয়সারদিয়াল্লাহ তালা আনহা সম্পর্কে জঘন্যতম কটুক্তি করে সেই পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে উক্ত ঘটনার প্রতিবাদ জানানো হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটল দীর্ঘ এক মাস বা দুই মাস থেকে আমাদের পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি বানারসের একটি মসজিদকে নিয়ে চরমতম ঘোলাটে যেটা আমাদের অনেকের অজানার বাইরে যখন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি কটুক্তি হয়েছে তখন হয়তো সেই বিষয়টা আমরা আপনারা জানছি কিন্তু আসলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কি আলোচনাকে নিয়ে এরকম একটি ঘটনা ঘটল সেটা কিন্তু আমাদের অনেকের অবগতির বাইরে আমরা দেখেছি নব্বইয়ের দশকে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা এবং বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হওয়ার ইতিহাস এবং হাইকোর্টের রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে ভারতের সেটিকে আইনগত বৈধতা প্রদান কিন্তু ভারতের মুসলমানেরা এটা কল্পনা করেনি যে বাবরি মসজিদের সিলসিলায় বা বাবরি মসজিদের ধারায় এরকম আরও অগণিত আরও অসংখ্য মসজিদকে ধ্বংস করা হবে ভাঙ্গা হবে এবং সেই মসজিদের জায়গায় মন্দির তৈরি করা হবে এটা ভারতের মুসলমানদের কল্পনার বাইরে ছিল কিন্তু যারা দূরদর্শী যারা রাজনীতি সচেতন তারা এটা আগেই ধারণা করেছিলেন যে এরকম ঘটবে বাবরি মসজিদ আমাদের দেখার ভাগ্য হয়নি কিন্তু ভারতে পড়াশোনার সুবাদে বানারসে থাকার সুবাদে যে মসজিদ নিয়ে এখন আলোচনা হচ্ছে যেটাকে বলা হয় জ্ঞানওয়াপী মসজিদ যেটা বানারসের বিখ্যাত কাশী মন্দিরের পাশে অবস্থিত একদম দেওয়ালের সাথে দেওয়াল লাগানো একটাই দেওয়াল যেটা মসজিদের দেওয়াল একটাই দেওয়াল সেটাই মন্দিরের দেওয়াল এক পাশে মসজিদ এবং আর পাশে মন্দির দেওয়ালের সাথে দেওয়াল ঘিষে পাশাপাশি মসজিদ এবং মন্দির আছে এবং এই মসজিদ নিয়ে বহু বহু ইতিহাসও আছে শুধু আজকে নয় এর আগেও এই মসজিদকে ভাঙ্গার চেষ্টা হয়েছে তাদের দাবি হচ্ছে বাদশাহ আলমগীর এখানে আগে মন্দিরই ছিল সেই মন্দির ভেঙ্গে এই মসজিদটি বাদশাহ আলমগীর তৈরি করেছে তাই সেই মসজিদকে পুনরায় ভেঙ্গে সেখানে মন্দির তৈরি করা হবে আর দলিল স্বরূপ এখন যেটা পেশ করা হচ্ছে যেই ঘটনাকে কেন্দ্র করে মূলত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি কটুক্তি করা হয়েছে যেটা আমাদের দেশের নব্বই পার্সেন্ট জনগণের জানার বাইরে যেহেতু আমাদের পেপার পত্রিকাগুলো এই বিষয়ে কোনো প্রকার লেখালেখি করেনি বা আমাদের টিভি চ্যানেলগুলো এই বিষয়ে কোনো সংবাদ প্রচার তেমন একটা খুব একটা করেনি সেটা হচ্ছে ওই মসজিদের মধ্যে একটি কমিটি গঠন করে মসজিদের মধ্যে তল্লাশি চালানোর অনুমতি দেয় ভারতের কোর্ট যে মসজিদের মধ্যে অনুসন্ধান করা হোক মন্দিরের কোনো আলামত পাওয়া যায় কিনা এবং সেই তল্লাশি কমিটি মসজিদের মধ্যে অনুসন্ধান করতে গিয়ে সবচেয়ে বড় যে আলামতটি যেটা নিয়ে সারা ভারতে তোলপাড় সেটা হচ্ছে মসজিদের উজুখানার মধ্যে মুসলমানদের দাবি অনুযায়ী পানির ঝর্ণা বা পানির ফোয়ারা যেটাকে উর্দুতে বলছে ফোয়ারা আমরা বলি ঝর্ণা সেই ঝর্ণার মতো একটা বড় পাথর পাওয়া গেছে যেটা দেখতে শিবলিঙ্গের মতো এই জন্য হিন্দুদের দাবি যে এটা হচ্ছে শিবলিঙ্গ এখানে মন্দির ছিল মন্দির ভেঙে বাদশাহ আলমগীর মসজিদ তৈরি করেছে তার প্রমাণ হচ্ছে এই উজুখানার মধ্যে আমরা শিবলিঙ্গ পেয়েছি আর মুসলমানদের দাবি হচ্ছে এটা যুগ যুগ ধরে ঝর্ণা হিসেবে প্রবাহিত এবং তার অনেক প্রমাণ এবং অনেক দলিল অনেক যুক্তি মুসলমানদের পক্ষে আছে যারা হিন্দুদের পক্ষ থেকে বা আমি সরাসরি হিন্দু বলবো না বরং ইসলাম বিদ্বেষী বলবো এই জন্য যে অনেক হিন্দু আছে যারা সত্যটা জানে এবং যারা তাদের সাথে নেই যারা মুসলিম বিদ্বেষী বা মুস ইসলাম বিরোধিতার নামে ভারতের মাটিতে রাজনীতি করে মুসলমানদের বিরোধিতার নামে যাদের ক্ষমতা দখল করে রাখতে চায় হিন্দুদের ভোট ব্যাংক নিজেদের দখলে রাখতে চায় তাদের এই দাবির জবাবে তাদের সবচেয়ে বড় একটা যুক্তি হচ্ছে যদি এখানে ফোয়ারা থাকেই ঝর্ণা থাকেই তাহলে এখন সেখানে পানি প্রবাহিত হয় না কেন বাদশাহ আলমগীর সেই সময় কি এমন প্রযুক্তি ছিল যে সেই সময় তার কাছে কি এমন মেশিন ছিল যে মেশিন দিয়ে তিনি এখানে ঝর্ণা প্রবাহিত করতেন এরকম অনেক যুক্তি তারা পেশ করে কিন্তু তারা এটাও জানে না যে এখনকার যারা স্থাপত্য শৈলী বা স্থাপত্য শিল্পী আজকের যুগের যারা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তাদের চেয়েতে হাজার গুণ শত গুণে বেশি জ্ঞানী বেশি পণ্ডিত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং স্থাপত্য শৈলী মোঘলদের ছিল যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাজমহল যেটা পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিসের একটি সপ্তাশ্চর্য ওই তাজমহলে বাদশাহ শাহজাহানের আমলে এরকম অসংখ্য ঝর্ণাধারা আছে যেটা মেশিন ছাড়াই অটোমেটিক পানি প্রবাহিত করতো এবং ঝর্ণা থেকে পানি বের হতো এরকম কাশ্মীর সহ আরও বহু মসজিদে বহু দর্শনীয় জায়গায় তাদের সময়ে তারা ঝর্ণা স্থাপন করেছিল যেগুলোতে মেশিন ছাড়াই ঝর্ণা প্রবাহিত হতো এবং তাজমহলের সামনের যে ঝর্ণা সেগুলো এখনও সেইভাবেই চলমান আছে সুতরাং এটি একটি ঠুনকো যুক্তি যে সেই সময়ে বাদশাহ আলমগীর বা তাদের কাছে কী এমন মেশিন ছিল যে মেশিন দিয়ে তারা এই মসজিদে ঝর্ণা প্রবাহিত করতো এটি ঠুনকো বরং আজকের দিল্লির যে লালকেল্লা আজকের যে তাজমহল আজকের যে দিল্লির শাহী জামে মসজিদ আজকের আগ্রার কেল্লা ফতেহপুর সিক্রি কুতুব মিনার এরকম অসংখ্য স্থাপত্যশৈলী ভারতের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেগুলো প্রমাণ বহন করে যে আমাদের যুগের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের চাইতে মোঘল আমলের আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা শত গুণে হাজার গুণে বেশি পারদর্শী ছিল দ্বিতীয়ত যদি এই দাবি সত্য হয় যে বাদশাহ আলমগীর সেখানে মন্দির ভেঙ্গে মসজিদ তৈরি করেছিলেন তাহলে বাদশাহ আলমগীর সবার আগে শিবলিঙ্গই ভাঙতেন তিনি কোনো মতেই সেখানে শিবলিঙ্গ রাখতেন না আপনারাই দাবি করছেন যে বাদশাহ আলমগীর মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আবার আপনারাই বলছেন এখানে শিবলিঙ্গ পাওয়া গেছে এটা পরস্পর বিরোধী দাবি যদি এটা সত্য হয় যে বাদশাহ আলমগীর মন্দির ভেঙেছে ভেঙে মসজিদ তৈরি করেছে তাহলে সেখানে শিবলিঙ্গ নাই সবার আগে উনি ওটাই ভাঙবে আর যদি এটা সত্য হয় যে ওখানে শিবলিঙ্গ আছে তাহলে এই কথা মিথ্যা যে বাদশাহ আলমগীর এখানে মন্দির ছিল সেটা ভেঙে এখানে মসজিদ তৈরি করেছিল বরং এটা পাঁচশো বছর ছয়শো বছর থেকে এখানে মসজিদ ছিল বাদশাহ আলমগীরের আগেও সেখানে মসজিদ তৈরি করা হয়েছে সঠিক ইতিহাস অনুযায়ী যেটা জানা যায় যে বাদশাহ বাবর যখন দিন ইলাহি বাস্তবায়ন করেন এবং হিন্দু মুসলমানকে একত্রে নিয়ে আসার চিন্তা ভাবনা করেন তখনই মূলত তিনি এখানে মন্দির এবং মসজিদ পাশাপাশি তৈরি করিয়েছিলেন আল্লাহ আলম বিসাওয়াব সম্মানিত উপস্থিতি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত একটি তর্ক বিতর্ক অনুষ্ঠানে বিজেপির মুখপাত্র রাসুল সাল্লাহ আলী আসসালামের প্রতি কটুক্তি করে তো এটা এটা ভালো খবর যে সেই কটুক্তির প্রতিবাদ হচ্ছে কিন্তু ভয়ঙ্কর খবর হচ্ছে এটা যে সারা বিশ্বের মানুষ জানে না যে আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর কী ধরনের অত্যাচার কী ধরনের নির্যাতন এবং মুসলমানদের সকল প্রকার নাম নিশানা ঐতিহাসিক চিহ্ন ভারতের মাটি থেকে মিটিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র রচনা করা হচ্ছে প্রত্যেকটা ঐতিহাসিক মসজিদের সাথে মন্দিরের দাবি উত্তোলন করা হচ্ছে মুসলমানদের প্রত্যেকটা ঐতিহাসিক স্থাপত্যের সাথে সেখানে কোনো এক সময় মন্দির ছিল কোনো এক সময় কিছু ছিল কিছু ছিল এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে মথুরার শাহী ঈদগাহ সেখানেও দাবি করা হচ্ছে যে সেটা মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে অথচ পাঁচশো বছরের মসজিদ সেটাও তারা ভাঙতে চাচ্ছে তা তাদের দাবি অনুযায়ী এরকম কয়েক লক্ষ মন্দির মোঘলদের আমলে ভাঙ্গা হয়েছে তাই তারা কয়েক লক্ষ মসজিদ ভাঙবে এ কথা মানুষ জানে না তাজমহলের ক্ষেত্রে দাবি করা হচ্ছে যে তাজমহল বাদশাহ শাহজাহান এমন এক হিন্দু বাদশার কাছ থেকে কিনেছিলেন যাকে তিনি যার কাছে তার কাছে ক্রয়ের কোনো দলিল ছিল না এবং তাকে তিনি ক্রয় মূল্যে কিছু দান করেননি সুতরাং তাজমহলের মালিক এখন তারা এই জন্য তাজমহলের বদ্ধ অনিষ্টি দরজা খুলে দেখা হবে সেখানে হিন্দুদের মূর্তি আছে কিনা কুতুব মিনারে দাবি করা হচ্ছে এটা কুতুব মিনার ছিল না বরং এখানে মন্দির ছিল অতএব কুতুব মিনার ভেঙে সেখানে মন্দির তৈরি করা হবে এক কথায় মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের চিহ্ন বহন করে এরকম যা কিছু ভারতের মাটিতে আছে সব কিছুকে ভেঙে এবং যে সমস্ত নাম মুসলমানদের দেওয়া আছে আমি ভারতে সফর করেছি মোগল সরাই বিশাল ট্রেন স্টেশন ছিল বড় পুরাতন শহর মোগল সরাই মুঘলসরাই ট্রেন স্টেশনের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে ওই নামের সাথে মুঘলদের নাম জড়িত ছিল তাই সেখানে নাম দেওয়া হয়েছে প্রয়াগরাজ এরকম গুজরাতের একটি বিরাট শহর আহমেদাবাদ আহমেদাবাদের নাম পরিবর্তন করা হবে আহমেদাবাদে শুয়ে আছেন বাদশাহ আলমগীর তার কবর আছে আহমেদাবাদে এরকম মুসলমানদের দেওয়া যত নাম যে সমস্ত রোডের নাম আছে মুসলমানদের নামে বাদশাহ শাহজাহান রোড বাদশাহ বাবর রোড বাদশাহ আলমগীর রোড পুরাতন দিল্লিতে এরকম অসংখ্য রাস্তার নাম আছে মুসলমান বাদশার নামে সবগুলো রোডের নাম পরিবর্তন করা হবে এক কথায় মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য যা ছিল ভারতের মাটিতে সব সমূল্যে নিঃশেষ করার এক গভীর ষড়যন্ত্র সুতরাং মুসলমানদেরকে এই বিষয়ে সচেতন থাকা উচিত যে শুধু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কটুক্তি তার একটি ঘটনার আলামত মাত্র কিন্তু ইতিহাস বা পিছনের ঘটনা এবং পরিকল্পনা অনেক কিছুই